আমি এখন দাঁড়িয়ে আছি তিনটি জেলার মিলনস্থলে এবং সেই সঙ্গে সঙ্গে আমি এখন দাঁড়িয়ে আছি দুটি নদীর মিলনস্থলে আর নতুন বানাতে গেলে নতুন বানাতে গেলে পনেরো লাখ টাকা পড়বে কত পনেরো পনেরো লক্ষ মানে এই বছর মাছ হয় না তাহলে ইলিশ মাছ এই সময় খুব পাওয়া যায় এখানে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা hello good afternoon internet welcome back to my channel আজকে হচ্ছে twelve February twenty twenty two এখন সময় হচ্ছে বিকেল তিনটে কুড়ি বাজে গুড আফটারনুন ফ্রম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই তিন জেলার মিলনস্থল থেকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কৈজুড়ি আর আমার ঠিক পেছনে দেখছেন এই ডান দিকে দেখছেন এটি হচ্ছে আপনার হুগলি জেলার পানশুলি এলাকা আবার ঠিক আমার ঠিক এই যে বাম দিকে দেখছেন এটি এগুলি হচ্ছে হাওড়া জেলার ভাটোরা হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি তিনটি জেলার মিলনস্থলে এবং সেই সঙ্গে সঙ্গে আমি এখন দাঁড়িয়ে আছি দুটি নদীর মিলনস্থলে আমার যে পেছনে যে বড় নদীটি দেখছেন এটি হচ্ছে রূপনারায়ণ আর রূপনারায়ণে এসে মিশেছে মুন্ডেশ্বরী নদী ওই যে দেখুন পেছনে যে সাঁকো দেখা যাচ্ছে ওই ওই সাঁকো নিচ দিয়ে যে নদী বয়ে এসছে ওটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি তিনটি জেলা এবং সেই সঙ্গে সঙ্গে দুটি নদীর মিলনস্থলে আরেকটি কথা বলে দিই আজকে আমার সেই সঙ্গে আছে সৌরভ মণ্ডল যাকে আপনারা দেখেছিলেন আমার ওই ঘাটালের ভাষ্য ঘাটালের যে ফ্লোটিং ব্রিজ যে ভিডিওটি করেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আজ থেকে বছর দেড়েক আগে যে আমি রূপনারায়ণ দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর তিনটি নদীর সংমিশ্রণে যে ভিডিও বানিয়েছিলাম তখন আমার সঙ্গে ছিল এই সৌরভ সৌরভ আমার ভাতৃস্থানীয় বন্ধু আজকেও সে আমার সঙ্গে সঙ্গ দিয়েছে একটু হাই করে দাও আমার দর্শক বন্ধুকে হ্যালো আচ্ছা এখানে কিন্তু আজকে আমি খুব আজকে একটা অ্যাডভেঞ্চার করছি এই দাদা আজকে নৌকা এটা হচ্ছে জেলা পরিষদ থেকে এই নৌকাটি আছে এই নৌকাতে করে আমরা এখন যাব আমরা এখন পশ্চিম মেদিনীপুরে আছি আমরা এখন যাব হুগলি আবার হুগলি থেকে সাঁকো পেরিয়ে আমরা আবার যাবো হাওড়া জেলাতে এখন হচ্ছে এখন সময় হচ্ছে তিনটে বেজে পঁচিশ মিনিট আমি এখন ছাড়ছি পশ্চিম মেদিনীপুর তাহলে হুগলি জেলা পৌঁছে হাওড়া জেলাতে দেখা যাক আমি কত মিনিটের মধ্যে পৌঁছাতে পারি এখন সময় হচ্ছে তিনটে পঁচিশ হুগলি জেলায় স্বাগতম আপনাদের সবাইকে আজ থেকে যখন বছর দেড়েক আগে যখন আমার ইউটিউব জার্নি শুরুর দিকটায় যখন আমি শিলাবতী রূপনারায়ণ এবং দ্বারাকেশ্বর নদীর মিলনস্থলের ভিডিও বানিয়েছিলাম তখন কেউ কেউ কমেন্ট করে বলেছিলেন দাদা আপনি তাহলে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ নদী মিলনস্থলটা দেখান আমি এখন পৌঁছে গেছি সেই আপনাদের কাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত মুন্ডেশ্বরী নদী এবং রূপনারায়ণ নদীর মিলনস্থলে awesome awesome experience beautiful beautiful place beautiful এই যে পেছনে যে বাঁশের সাঁকো সাঁকোগুলো দেখছেন এর নামগুলো খুব সুন্দর এর নাম হচ্ছে হুগলি এবং হাওড়া জেলার মিলন সেতু আবার ঠিক এই যে সাঁকোটা দেখছেন এটা হচ্ছে এর নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার মিলন সেতু আচ্ছা এখানে একজন দাদা ছিপ ফেলেছেন তিনটে ছিপ দাদা এইগুলোতে সাধারণত কি কি মাছ পড়ে বল মাছ ছাড়া খায় না বোয়াল মাছ পড়ে আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনার নাম দাদা বলে দিন আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ আপনার কি হ্যাঁ। কোন জেলায় বাড়ি আপনার হুগলি হুগলিতে বাড়ি আচ্ছা আচ্ছা তো বোয়াল মাছ যদি এখন পড়ে আপনি কি বিক্রি করবেন বিক্রি পড়ে না এখন মাঝে ফেলি খাই না আচ্ছা। বিক্রি করার জন্য হ্যাঁ আমরা বিক্রি করবো জানি আচ্ছা। খাই এখন পানশিলি বাজারের কোথাও পাওয়া যাবে না না এখন পাওয়া যাবে না সেই আচ্ছা। সন্ধ্যেবেলা চিংড়ি মাছ পাওয়া যায় এই নদী চিংড়ি মাছ ওই চারটে চারটে সাড়ে চারটের সময় আচ্ছা কোথায় পাওয়া যাবে আসে আসেনি ওরা কোথায় ধরে মাছগুলো এই তো ধরে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমরা এখন পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি এলাম বোটে করে আচ্ছা আমরা যদি এখন এই সাঁকো ছাড়া যদি এই বোটে করে যেতে কোনো বোট নেই এই এই দুটো জেলার মধ্যে হ্যাঁ, বোট হ্যাঁ বোট থাকে তো এইসব বোট এটা হ্যাঁ। খিয়া বোট না এই এই দুই জেলার মধ্যে না এখন নদী চড়া তো বোট যায় ও আচ্ছা এখন চড়া বলে যায় না তো ঠিক আছে এখন চলে এসেছি হুগলিতে এবার আমরা যাব হাওড়া জেলায় চলুন হ্যাঁ হাওড়া জেলায় চলো সৌরভবাবু চলো চলো আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার পানশিউলিতে আর এই হচ্ছে পেছনের দিকে হচ্ছে পানশিউলি বাজার আর ওই দিকে হচ্ছে কিছুটা গিয়ে গেলে হচ্ছে কিঞ্জ রাস্তা আছে এখানে বাসগুলো কোন দিকে যাচ্ছে দাদা এখান থেকে বাস এখান থেকে তোমার আরামবাগ যাচ্ছে তারকেশ্বর যাচ্ছে আরামবাগ তারকেশ্বর যাচ্ছে আচ্ছা যখন বন্যা যখন হয় এগুলো তো বন্যা প্রবণ এলাকা তখন কদ্দূর জল উঠে যায় এক মানুষ মানে এই যে ঘরটা আমাকে আপনাকে দেখার কদ্দূর উঠে যায় জল ওই যেগুলো ঝুলছে খাবারগুলো আচ্ছা, এই যে লেস টেসগুলো ঝুলছে হ্যাঁ, কদ্দূর জল উঠে যায় কদিন থাকে জল থাকে মোটামুটি বেশিটা থাকে এক সপ্তাহ তারপরে আস্তে আস্তে কমতে থাকে মোটামুটি পনেরো দিন এক মাস তো সবসময় ডুবেই থাকে আষাঢ় মাস থেকে ডুবেই থাকে আষাঢ় মাস ডুবে থাকে কদিন চলে ও সেই একবারে আশ্বিন এবছর তো আশ্বিন মাস পর্যন্ত ডুবেছিল আচ্ছা আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনী হুগলি জেলার এই পানশিউলি বা ওই যে এই দিকটা ভাঁটো ভাঁটোরা এগুলো হচ্ছে বন্যাপ্রবণ এলাকা আমরা আমরা পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি জেলায় এসেছিলাম বোটে করে আর হুগলি থেকে আমরা হাওড়া জেলা যাচ্ছি বাঁশের সাঁকো পেরিয়ে এই যে বলছিলাম এই বাঁশের সাঁকোর নাম হচ্ছে হাওড়া এবং হুগলি মিলন সেতু আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি হুগলি এবং হাওড়া মিলন সেতুর মাঝখানে আর আমার ঠিক নিচেই হচ্ছে প্রবাহমান মুন্ডেশ্বরী নদী awesome express awesome awesome mind blowing আর এইদিকে চারদিকের যে পরিবেশটা অসম আমি আপনাদেরকে পুরো একবার চারদিকের একবার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখিয়ে দিই mind blowing mind blowing Howrah Hooghly Milan Setu পেরিয়ে আমাদের হাওড়া জেলায় পৌঁছানোর মুহূর্তের ভিডিওটি আমাদের প্রযুক্তিগত কারণে আমাদের ডিলিট হয়ে গেছে আমরা যখন আমরা হাওড়া জেলায় পৌঁছাই তখন ঘড়ি কাঁটায় সময় ছিল তিনটে বেজে চল্লিশ মিনিট অর্থাৎ আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি হয়ে হাওড়া পৌঁছতে আমাদের সময় লেগেছিল পনেরো মিনিট যেহেতু আমরা মাঝখানে আমরা ব্লক করে করে যাচ্ছিলাম সেই সঙ্গে সঙ্গে ছবি তুলছিলাম সেই কারণে কিছুটা আমার সময় লেগেছিল কিন্তু যদি আপনারা হাঁটা পথে যান পশ্চিম মেদিনীপুর থেকে আপনারা হুগলি হয়ে আপনাদের হাওড়া পৌঁছতে আপনাদের সময় লাগবে পায়ে হেঁটে ওই চার থেকে পাঁচ মিনিট এই পেছনেই দেখতে পাচ্ছেন উত্তর ভাঁটরা দুর্গা মণ্ডপ এটা প্রতিষ্ঠিত হয়েছে তেরোশো ছিয়ানব্বই সালে মানে বাংলার সন আর কি আর এইখানে যে ছোট ছোট যে টেম্পুগুলো আছে এগুলো এখান থেকে যাচ্ছে কুলিয়া বলে একটি জায়গা আছে এই এই নদী রূপনারায়ণের পাড় বরাবর এখান থেকে সাত কিলোমিটার দূরে কুলিয়া আর কুলিয়া থেকে আবার রূপনারায়ণ পেরিয়ে আবার প্রায় কাছাকাছি এক ঘন্টার মতন গেলেই হচ্ছে আপনার বাগনান স্টেশন আগেই বলেছি আপনাদের যেহেতু এগুলো হচ্ছে বৃষ্টিকালে বন্যাপ্রবণ এলাকা সেই সময় কখনো কখনো সাত দিন কখনো কখনো পনেরো দিন জলের তলায় থাকে এই সমস্ত এলাকা তো সেই সমস্ত হচ্ছে সেই সেই সময় জলপথই হচ্ছে ওনাদের একমাত্র যোগাযোগের মাধ্যম তো আর আগামী বছরে যাতে বন্যার সময় যাতে কোনো অসুবিধা না হয় এখানে একটি পুরনো নৌকা রিপেয়ারিংয়ের কাজ চলছে তাই দেখতে চলে এলাম বলছি এই কাঠগুলো কি কাঠ শাল কাঠ শাল কাঠ তো এটা রিপেয়ারিং কাজ চলছে নাকি হ্যাঁ। আচ্ছা মোটামুটি এই সামনের বছর যাতে মানে মানে বন্যার সময় তো মূলত লাগে নাকি না আপনার বন্যার সময় লাগে আবার টুকটাক স্টনচিপ ফলচি সব বলা বোয়া হয় সব ও স্টনচিপ সিমেন্ট ওগুলো বোয়া হয় না আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছি আপনাদের এরকম একটা সাইজের নৌকার দাম কত পড়ে এরকম হ্যাঁ পুরোনো কিনতে গেলে সাড়ে তিন লাখ পড়বে সাড়ে তিন লাখ আর নতুন বানাতে গেলে নতুন বানাতে গেলে পনেরো লাখ টাকা পড়বে কত পনেরো পনেরো লক্ষ পনেরো লক্ষ হ্যাঁ। মানে কি মেশিন সহ সব কমপ্লিট একবারে কমপ্লিট পনেরো লক্ষ টাকা পড়ে হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড হ্যান্ড লড়ির থেকেও লড়ির মতন দাম আচ্ছা আমি একটা জিনিস আপনাদের সংশোধন করতে চাই এনারা যে শুধুমাত্র যে বন্যার সময় বা বৃষ্টির সময় যে শুধুমাত্র যে নৌকাটা ব্যবহার করেন তা নয় এই এলাকায় বিভিন্ন ইমারতি দ্রব্য পরিবহনের জন্য বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পরিবহনের জন্য কিন্তু যেহেতু যেহেতু একটু নদীমাত্রিক এলাকা তাই এখানে ওনারা জলপথটা বেশি বেশি ব্যবহার করেন তো সেই কারণে নৌকাটা ওনাদের সারা বছরই কিন্তু অন্যান্য কাজে কিন্তু টুকিটাকি ব্যবহার হয়ে থাকে আর কি দাদা কী পড়েছে ওই মাছ চাও মাছ হ্যাঁ। আচ্ছা মাছটা মাছ মাছগুলো কোথায় আছে না এই তোলা এখন অনেক জ্বালা এই শুরু করি এটা কদ্দু পাতানো আছে ও সে সাঁকো সেই সেই সেই সাঁকো অব্দি হ্যাঁ এটা কত ফুটের জাল হ্যাঁ কত ফুটের জাল এটা ওই আট ফুট করলো না না লম্বা লম্বা তিনশো ফুট নাকি আরো বেশি হবে আরো বেশি হবে হ্যাঁ। আচ্ছা এই যে দেখুন একটা মাছ আছে চেওয়া মাছ পড়েছে আমি আমি কিন্তু হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কারণ উল্টো দিকে একদম সূর্য থাকার জন্য আমি তাও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে আপনি হাত নিয়ে মাছটা দেখান এই যে আচ্ছা আচ্ছা আগুল দিয়ে দেখান আচ্ছা, আচ্ছা। দাদা আপনার নাম কি লক্ষণ হাইত লক্ষণ হাইত আপনার কি আপনার কি মাছ ধরাই পেশা নাকি হ্যাঁ। মাছ কোথায় বিক্রি করেন এই বাজারে ওরম মানে এই বছর মাছ হয় না নাহলে ইলিশ মাছ এই সময় খুব পাওয়া যায় এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তথ্য আপনাদের দিয়ে দিই এই রূপনারায়ণ নদীতে ডলফিন দেখা যায় কিন্তু সেই ডলফিনগুলো চোখের পলাকে জল থেকে উঠছে এবং আবার জলের মধ্যে ডুবে যাচ্ছে তাই আমি ক্যামেরাতে আমি ধরতে পারছি না যদি কখনো আপনারা এই এই দিকটায় আসেন তাহলে সময় নিয়ে যদি আপনারা মানে একটু হাতে সময় নিয়ে যদি আপনারা এই রূপনারায়ণ পাড়ে বসেন তাহলে কিন্তু আপনারা ডলফিন কিন্তু হ্যাঁ। নিশ্চয়ই দেখতে পাবেন তো যাই হোক আজকের এই বিকেলটা খুব সুন্দর কাটলো আপনাদেরকে এক অন্য ধরনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী এই দুই নদী মিলনস্থলে আজকে এই সূর্যাস্তের এক মায়াবী রূপ দেখিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ বাই বাই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন